হ্যালো ভিউয়ার্স আজ আমি আসছি আপনাদের দেখাবো কিভাবে আনস্টলে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আপনাকে আপনার রিফাইল অ্যাক্টিভ করতে হবে অথবা টপ আপ করতে হবে আমার যতদূর সব আইডিয়া তাতে আপনার আনস্টেনশনটা আপনার রিফাইল দিয়ে অ্যাক্টিভ করাটা বেটার প্রথমে আমি দেখাবো আপনাকে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন আইস্টন থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন দেখুন আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি এখন যেভাবে আসছে এখানে প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন পরে লাস্ট নেম তারপর আপনি দিবেন ফোন নাম্বার ইমেল আইডি আপনি ইমেল আইডি দিতে হবে একটা অ্যাক্টিভ ইমেল আইডি সঠিক ইমেল আইডি পাসওয়ার্ড রিপাসওয়ার্ড এফ রিফারেল আইডি রিফারেল আইডিটা বলতে বোঝায় এখানে মনে করেন যে আপনি যার আন্ডারে করবেন তার রিফারেল আইডিটা এবং আপনি যে কান্ট্রিতে আছেন কান্ট্রি সেট করে রেজিস্টারে যাবেন যাওয়ার পরে আপনার কাজ শেষ নয় এখান থেকে আপনার ইমেল যাবে আপনার ইমেল বক্সে একটা ইমেল যাবে ওইখান থেকে আমি অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ কীভাবে করবেন আপনি যে ইমেলটা দিয়েছেন সেটা আর পাসওয়ার্ড দিয়ে লগ করবেন করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখুন আমি করছি লগ আমার আগের থেকে আমার আগের থেকে আছে হুম লগ ইন হচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখুন এইখানে এইভাবে আসবে আসার পর আপনি এইখানে আপনার একদিনে বিশটা ভিডিও দেই বিশটা ভিডিও দেখলে আপনি পাইন এক ডলার কিন্তু তার থেকে বড় কথা আপনাকে রিফাইল বাড়াতে হবে মানে আপনার রিফাইল নাম্বার দিয়ে অনেকে অ্যাকাউন্ট খুলতে হবে যখন আপনার ভিডিওটা দেখা হয়ে যাবে তখন আপনাকে এইভাবে ওয়াস্ট এইভাবে লেখা আসবে দেখুন ওয়াস্ট লেখা আসে গেছে এভাবে লিখে আসবে এভাবে এখানে ওয়াশ ভিডিওটা দেখা হয়ে গেলে ওয়াশটা লিখে আসবে একটা ভিডিও আপনি দুবার দেখবেন না দুবার দেখলে আপনি দুবার দুবার ডলার পাবেন না একবার একবারই ডলার পাবেন আর আপনাকে অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাকে দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে লাইন কমান এমন শেয়ার না করলে আপনাকে ওই পেমেন্ট দেবে না হ্যাঁ এখানে চালু করবেন একটা ভিডিও আপনি একশো আশি সেকেন্ড করে দেখবেন এখানে লেখা আছে you must like comment and share on Twitter ফেসবুকে করতে পারেন আমার মনে হয় টুইটি করাই ভালো এখানে করলে আপনার ঝামেলা হয় না আর আপনি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কমেন্ট করবেন আপনি ইউটিউবে যে ওখানে যে লাইক দিয়ে তারপরে লাস্টে দেখবেন কমেন্ট যেভাবে দেখেন কীভাবে আছে ইউটিউবে গেলেন এখানে আপনি ঠিক আপনাকে দেখাচ্ছি আপনি ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক করে আপনি যাবেন প্রথমে এখানে লাইক করবেন লাইক এখানে লাইক করবেন তারপর add public comment add public comment ঠিক এখানে আপনি কমেন্ট করবেন আর আপনাদের যদি সমস্যা কোনো সমস্যা হয় আইডি খুলতে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এটা সাবস্ক্রাইব না করলে আপনাকে পেমেন্ট দিবে না কোম্পানি অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে উইথড্রলের এখানে আপনাকে মিনিমাম উইথড্রল দেখেন মিনিমাম পঞ্চাশ ডলার আপনাকে করতে হবে উইথড্রল করার জন্য বিকাশে খুব সহজ একটি অ্যাপস আর সুন্দর একটি অ্যাপস আর আপনি সহজে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন এর থেকে বড় কী আছে যে আমরা একটা বাইরের সে একটা সিট থেকে আমরা বিকাশে পেমেন্ট নিচ্ছি এটা কিন্তু অনেক বড় বিষয় আর কেউ যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনবক্স নিচে কমেন্ট আমি আমার ফোন নাম্বার আমার রেফারেল দিয়ে দেবো সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আর অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আমার রিফারেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আমার রিফারেল দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ইমেলটা আমার এদিকে চলে আমার এখানে লিস্টে চলে আসবে দেখুন এইভাবে আসে রেফারেল সিটটা একটু সোলো আছে দেখুন এইভাবে আসে এইভাবে আসে আর এখান থেকে যে আমার রিফাইল দিয়ে করেছে তাদের লিস্ট আছে এখানে দেখুন আমি একজনকে অ্যাক্টিভ করে দিয়েছি ইতিমধ্যে আর যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে বা যদি কেউ অ্যাক্টিভ করতে চাই তাহলে অ্যাক্টিভ করতে বিশ ডলার লাগে আমি তাকে অ্যাক্টিভ করে দেবো আর আমার রিফারেল আইডিয়া হচ্ছে এটা আমার রিফারেলটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার রিফারেল এই রিফারেল দিয়ে আপনি অবশ্যই অবশ্যই এই রিফারেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এই রিফারেল দিয়ে অ্যাকাউন্ট না খুললে আমি আপনাকে অ্যাক্টিভ করতে পারবো না কারণ ওটা আমার কাছে আসবেই না তখন আপনি সমস্যায় পড়ে যাবেন অ্যাকাউন্ট খুলবেন টাকা ইনকাম করবেন কিন্তু আইডি অ্যাক্টিভ করতে পারবেন না আর অবশ্যই আইডি অ্যাক্টিভ করতে হলে কারো না কারো রিফারেল আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আর রিফারেল ছাড়া আপনার আইডি ঠিক হবে না যদি আপনি হুট করে একজন রিফারেলতে খুলে তার সঙ্গে যদি যোগাযোগ না হয় তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আর আমি আমার ইমেল আমি আমার ফোন নাম্বার সবই দিয়ে দেবো আপনি এখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ চান তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আর আমি চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য যতদূর সম্ভব যতদূর সম্ভব আমি চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য আর আজ এ পর্যন্তই আমি আশা করব আপনারা বুঝতে পারছেন